মাটি রে দেহ মাটি খাবে কিসের বড়ানিয়ে হরে রে দেহ মাটি খাবে কিসের বড়াই তানিয়ে এই দেহ মাটি খাবে কিসের বড়াই হাই রে মাটি রে দেহ মাটি খাবে কিসের বড়াই তা মা বাবা ভাই বোন কি আত্মীয় সজ দেখো তোমার পূর্বে আছে কজ তাদের ছিল শক্তি বাহাদুরী কোথায় গেল সে সকল এমনি কর মাটি খাবে কিসের বড়াই তানিয়ে হাইরে মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই তানিয়ে হ্যাঁ

মন চাই জোহাতে মন্দ কাজে সবার আগে ছিলে তুমি খোদার ডর ভয় ছিল না তোমার দিলে হ্যাঁ মন জীব রে গিয়ে মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই তা নিয়ে রে মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই তা মাটির দেহ মাটি খাবে কিসের বড়া